নামাজে নামাজে দাদা নামাজে নামাজ বলেন কোরআন কোরআন দাদা কোরআন কোরআন কোরআন দিয়ে দাদা জীবন সাজান কোরআন কোরআন দাদা কোরআন কোরআন কোরআন দিয়ে দাদা জীবন সাজান কোরআন ছাড়া দাদা নাই সমাধান নামাজ নামাজ দাদা নামাজ নামাজ নামাজ দিয়ে দাদা জীবন সাজান কথা কর ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা বড় কষ্ট হয় আজকে বড় কষ্ট হচ্ছে আমার দেশের আজকে এক ভাই যেনার নাম আমরা সকলে কম বেশি জানি বিফিনুর শোনেন কিনা বিফিনুরের কথা শুনছেন এই আমার ভাইটা বলেছিলেন যে বাংলার জমিনটা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম কথা বল ঠিক কিনা আরে ভাই কথা বলেন ঠিক কিনা এই দেশে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম ছিল আছে থাকবে কথা বল ঠিক কিনা উত্তরে যত নাস্তিক এসেছিলেন বিদায় হয়ে গিয়েছিলেন আমরা দেখেছিলাম ফেরাউন বলেছিল যে আমার আইন চলবে খোদার দিনের আইন চলবে না ফেরাউন ধ্বংস হয়ে গেছে নমরুদ বলেছিলেন আমার আইন চলবে খোদার আইন চলবে না ধ্বংস হয়ে গেলেন কারণ বলেছিলেন আমার আইন চলবে খোদার ধর্ম চলবে না ধ্বংস হয়ে গেলেন শেষ পর্যন্ত আমার দেশের টাকলো নেতৃত্ব হারিয়ে ফেলেছে কথা বলেন ঠিক কিনা বেঠিক মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ধন্যবাদ জানাই আমরা এর আগে আমরা দেখেছিলাম আরেকটা ছিল এই লোক বলেছিল রাষ্ট্র ধর্ম ইসলাম রাখা যাবে আল্লাহ কর ইসলাম ধর্ম ঠিকই থাকবে তুই থাকবি তুই টাকলি থাকবি এর আগে আমরা আরেকজনকে দেখেছিলাম তার নাম হলো কি বলে আরেকটা ছিল আমার খেয়াল আসে না সিলেটের জমিনে খেয়াল আসতেছে না যাক আরেকটা ছিল আমাদের দেশের নাস্তিক তসলিমান নাস্তিক কথা বলার এক তসলিমা নাস্তিক ছিল নাস্তিক এ বলেছিল যে মোহাম্মদের যে একটা সিলেবাস নিয়ে আল্লাহ দরবার থেকে কোরআন আনছে এটা সঠিক নয় এটা ভুল এখানে সমাধান করতে হবে নওয়াজ বলেন না শেষ পর্যন্ত দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে দেশ আছে ইসলাম আছে নাস্তিক নাই এই কারণে আমি বলি মাননীয় প্রধানমন্ত্রী ওই টাকলুরে আর এই তস্তিমান আছে দুই নাস্তিকের বিয়ে করাইয়া দেবে কথা বলেন না কথা বলেন না কারণ দুইটা নাস্তিক তবা করা এখনো সময় আছে আরেকটা হচ্ছে আমার দেশের এখন বিভিন্ন এই লোকটা বলেছিলেন এই বিভিন্ন এই লোকটা বলেছিলেন সমাজের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে এই লোকটি কথা বলেন এই লোকটি বলেছিলেন যে এই বাংলার জমিনে রয়েছে বাইবেল রয়েছে খ্রিস্টানের ইহুদিদের ধর্ম খ্রিস্টানের ধর্ম রয়েছে হিন্দুদের গীতা রয়েছে বিভিন্ন দেখা যাচ্ছে গোষ্ঠীদের তাদের কিতাব অনুসারী রয়েছে বাইবেল রয়েছে মুসলমানদের কোরআন রয়েছে যেহেতু এই দেশে সব মানুষের মিলে একটা সমাজ একটা রাষ্ট্র তাহলে বাইবেলকে নিয়ে কোরআনকে নিয়ে এটার সংবিধান করা নাউজবিল্লা বলেন আর এই রাষ্ট্র ধর্ম ইসলাম তিরিশ লক্ষ মা বিনিময়ে ইজ্জতের বিনিময়ে জীবনের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে কথা বলেন ঠিক কিনা কোন নাস্তিকের কথা এই বাংলাদেশ চলবে না কথা বলেন ঠিক কিনা কোন নাস্তিকের আইন বাংলার জমিনে চলবে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই এই কারণে ধন্যবাদ জানাচ্ছি যে একটি ইসলামকে নিয়ে কথা বলেছে চাটাই করে দিয়েছে এ কারণে আমি বলি মোদিনও বলেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে জানাতে চাই আপনার কাছে আকুল আবেদন করতে চাই এই দুই একটি আগাছার কারণে আপনার দলের বদন হচ্ছে এগুলো ছেটে দেন দলকে মজবুত করেন কথা বল না ঠিক কিনা বলেন আমার ভাই বিপি নূর তাকে আমি বলি ভাই তুমি এখনো তবা করো তুমি যেহেতু ইসলামের বিরুদ্ধে কথা বলেছ তোমার বাবা একজন মুসলমান তোমার মা একজন মুসলমান মুসলমানের ঘরে সন্তান জন্ম হয়েছ এখনো সময় আছে তোমাকে চব্বিশ ঘন্টা সময় দেওয়া হলো তুমি এখন পর্যন্ত চব্বিশ ঘন্টা মেনে তুমি তবা করো তুমি পুনরায় আবার বলে দেশের রাষ্ট্র ইসলাম ইসলামে থাকবে বাইবেল এই দেশের রাষ্ট্রের ধর্ম নয় কথা বলে ঠিক কিনা আমার বাংলার মুসলমান তোমাকে এখানে তোমার অস্তিত্ব জায়গায় রাখবে না কথা বলেন না সোনার উপস্থিতি আসেন আমরা আমাদের কাজে আবার ফিরে যাই আল্লাহ নবী বলেছেন পাঁচটা কাজ চারটা তোমার জন্য চলে গেছে এক মৃত্যুর যন্ত্রণা কথা বলেন না নামাজ পড়লে দুই কবরের আজাব মাপ তিন ওই ব্যক্তিকে ডান হাতে আল্লাহ আমল নামা দেবে চতুর্থ কুলসিরাতের রাস্তাটা আল্লাহ পার করে দেবে জরুরি আল্লাহ আদম নবীর সঙ্গে কইলেন কথা জান্নাত বাগান কথা ওরে আসমানের আমার সঙ্গে ওই তোমার মনে আওয়াজ দিয়ে বলি মার হাওয়া আর একটু জবান ছেড়ে বলে মার হাওয়া

এবার হাতটা ধরে রাখেন ধরে রাখছে সবাই এবার বলেন আমরা আজকে থেকে নামাজ ছাড়ব না বলেন ইনশা জবান ছেড়ে বলি ইনশা পাগল বলে বাতি জলে মোল্লা বলে জলে না পাগল বলে বাতি জলে মোল্লা বলে জলে না পাগলার ভিতর খোদাই আসি কানার চোখে দেখলি না আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা আরেকটু জবান চলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ কত পাগল আছে না নাই কত পাগল এই এমন শীতের সময় দেখবেন রাস্তার কিনার দিয়া সালা গাছে দেয় আছে না নাই কথা বলেন আছে না নাই নবী বলে এই পাগলরে তুমি খেপাইও না এই পাগলরে খেপাইও না কারণ এরা দুনিয়ার জমিনে পাগল নয় এরা হলো আমার আল্লাহর প্রেমী এই কারণে শাহের বলে পাগল মরলে বাতি জলে বন্যা বলে জলে না পাগল মরলে বাতি জলে বন্যা বলে জলে না পাগলার ভিতরে খোদাই আছে কানার চোখে দেখিলি না পাগলার ভিতরে খোদাই আছে ওহাবির চোখে দেখিলি না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা কি নামাজ জোরে পান কি আজকে আগামীকাল দিয়ে পুরুষু জুমার নামাজ আনশাল্লাহ বেঁচে থাকলে পড়বো কথা বলেন না নবী আমার ডাক দিয়া কাবু বকর পর্যন্ত ছয়টা দিন সাতটা দিন আটটা দিনের মাথায় রে যদি আরেকটা জুমা আল্লাহ মসজিদে যখন ঢুকলো রে আবু বকর নামাজ আগের জুমা পড়ার কারণে পরের জুমায় এই বান্দাটা আল্লাহ আকবার বলে যখন হাত দিল রে আবু বকর হাতটা বাঁধার সঙ্গে সঙ্গে আল্লাহ তার মাঝখানের এই জিদ মাঝখানের সত্তার গুণাগুলো আল্লাহ ক্ষমা করে আওয়াজই মানে সুবহানাল্লাহ আবু বকর সাহাবী কেউ যদি রে রমজানের রোজা রাখে রে এসাফি কেউ যদি রমজানের রোজা রাখে অপার রমজানের রোজা রাখার নিয়োগ করেছে এখন বান্দাটা রমজানের রোজা রাখে না আবু মানে সোহান আল্লাহ চোনা আমার উম্মাতের দিওয়ানা নবী আমার উম্মাতের দেওয়ানা তোমরা বোঝো না নবী আমার আজকের দিওয়ানা শরীয়তের সরাগ জিনিস আসেন আমার বাবারা বন্ধুরা আমার বাজানেরা শুনেরা কেন্দ্রে রে আমার নবীজি এই শীতের সময় নবী আমার রে নবী আমার বের হয়েছেন নবী আমার মসজিদের নবী থেকে বের হয়েছেন হজরতে আবু হুরায়রা হজরতে বেলাল হজরতে আবু বকর ওমর উসমান চারজন সাহাবী আল্লাহর নবীর সঙ্গে হাঁটাচলা করতেছেন আমার নবী একটা ডাক দিয়া কই আবু বকর ওরে আবু বকর দেখছো নি কুয়াশা পড়ে রে কয় নবী আমি দেখি দেখি আবু বকর ওমর কয় দেখি রে আল্লাহর নবী গাছটা হাত দিয়ে একটা জাকরা দিলেন রে কতগুলো পাতা পড়ে গেল আবু বক্কর কয় হেকমত আছে ওমর কয় হেকমত আছে ওসমান কয় হেকমত আছে নবী আমার একটা রাগ দিয়া কয় আবু বক্কর আবু বক্কর শুনিয়া যেই ব্যক্তি আমার ফজরের নামাজ পড়বে জোহরের আসরের মাগরিবের এশার নামাজ পড়বে এশার নামাজের যখন আদায় করবে ঝরে গেল এর নামাজ পড়ার কারণে এই ব্যক্তির গুণা ধুলা ঝরে যাওয়া